নক হয়ে গেছে রিপেয়ার দাও রিপেয়ার দাও রিপেয়ার দাও বটের মধ্যে খালি নক আগে এসো আগে এসো রিপেয়ার দাও আচ্ছা, আচ্ছা, আচ্ছা, গেছে দাঁড়াও এসো এসো এসো হেল নাই বেশি দিয়েছি এ আবার মাল তো নেমে যাচ্ছে রে দাঁড়াও দাও ব্যাক কর ব্যাক কর খেলিছো কি হরে বট খেলাবাড়ি বট বট चला भाई खेल बोली कास्टो ফাটা লে ফাটা লে ফাটা ফাটা ও কাজ ঘোরা তোমার ফাটা কি কয় রে সিজন 2 এর পুরো প্লেয়ার বে তুই আই কি করছিস তুই রে ফাটা ফাটা ফাটা কাস্টম ফাটা কাস্টম ফাটা লে বট কাস্টম ফাটা ফাটা কাস্টম ফাটা সব তোরা আমি পড়ি তো সব বেটা দেখবে

কাস্টম ভাড়া কাস্টম ভাড়া তোরা তো ভিকেরি রে তোরা কাস্টম আছে আমি ভাড়া দি যা কাস্টম গুলা তো আবার কইছে না মিষ্টি সহ খা যা তাহলে কাস্টম যা লাগা মেরা মজাক Моя дикая Кассандра, игривая подраз Отмевала разум, убивала музыканта Тем не менее я рядом был и верила Григориями Моя বটেরারে খেলবে রে দাদা বট বটে হয় বোঝো নাই বাপ বাপ যায় বাপ ওখানে চা খাই না কবে হ্যাঁ, বট পাক দিচ্ছিল বটক দিছি রে কি খাও না খাও মামা একটা লল খাও খাও খাও Tuna nirkhalamba. Cute. মামা হেডশটটা কেমন দিলাম জিতিছি Maybach.